হ্যাঁ, এই প্রজেক্টে ফিচারে যদি বলতে চাই তাহলে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রেলওয়ের যত ধরনের গেটগুলো আছে সবগুলোই ওই ম্যানুয়াল কন্ট্রোল বেশিরভাগ কিছু অটো কন্ট্রোল আছে এগুলো অনেক অনেক পুরোনো আমলের কিছু টেকনোলজি হ্যাঁ। তুই বাইরে যাই সাগাইতে দিছি হ্যাঁ এই আমাদের ফিচারটাতে কি কি আছে এখানে রেলওয়ের গেটটা অটোমেটিক কন্ট্রোল হবে এবং আমাদের ফিচারে আমরা কিছু হালকা একটা জিনিস অ্যাড করার চেষ্টা করছি যে রিলের মানে লোকেশন এবং আমাদের ফিচারে আমরা পরবর্তী ফিচারগুলোতে বা যদি আমরা এর পরবর্তী কাজ করি তাহলে এখানে ইন্টারনেট সংযোগ দিয়ে এটা কোথায় ডিরেক্ট একজাক্ট আছে সেই কাজটা আমরা পরবর্তীতে করবো এটা তো স্যারকে আগেই বলেছিলাম যেটা হ্যাঁ এটা কেন হয় নাই এই সময়টাতে এটা তো সব জানে যাই হোক এটা এমনি বলবো যে আমরা এটা নিয়ে পরে আপডেট করতে পারবো যে একদম ইন্টারনেট অ্যাপসের মাধ্যমে গেটটাকে চাইলে ম্যানুয়ালি তখন ম্যাপ দিয়ে কন্ট্রোল করা যাবে এবং ল্যাটিচিউড লঙ্গিচিউড কোথায় আছে ট্রেনটা সেটা এই টোটাল সিস্টেমটাতে কি উপকার হবে এটি অনেক দুর্ঘটনা ঘটে বাংলাদেশের রেলের একটা ফিচার তুলে ধরবা যে রেলওয়ে এতগুলা দুর্ঘটনা ঘটে এগুলো অনেক আছে এতগুলো রেল গেট রেলের সাইটে সব ইয়ে দেওয়া আছে এতগুলো রেল গেট দুর্ঘটনা ঘটে আমাদের এই ফিচারটা তুলে এগুলো রিডিউস করা সম্ভব আমরা আশা করি এই সিস্টেমটা করতে গিয়ে আমরা যে ধরনের কম্পোনেন্টগুলো ইউজ করছি আমরা এখানে একটা ট্রেনের ড্যামো ট্রেন ইউজ করছি এটাই আমাদের ট্রেন এটা একটা ডিসি মোটর চালিত একটা সিম্পল টয় ট্রেন এই ট্রেনটা আমাদের এই ট্র্যাকটাতে চলবে এই ট্র্যাকটাতে চলার জন্য এখন ট্রেনের এই পাশে গেট আছে এবং গেটের কাছাকাছি ট্রেন আসছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য আমরা ট্রেন লাইনে উজ্জ্বলভাবে হিডেনভাবে একটা সেন্সর লাগাইছি এটা হলো হল সেন্সর এটা হলো ম্যাগনেটিক সেন্সর যেটা হলো ট্রেনের সাথে আমাদের একটা ম্যাগনেট লাগানো আছে ছোট যার সিগন্যাল এ যখন পাই তখন এ একটা প্রসেসিং সিগনাল প্রসেসরে পাঠায় দেয় ঠিক সেম এ পাশে একটা হল সেন্সার লাগানো আছে সেও প্রসেসিং সিগনাল পাঠায় দেয় এই সেন্সরগুলো আমার ফাইভ ভোল্টে চলে এই দুইটা সেন্সর যেটা ট্রেন আসছে কিনা এবং কোন দিক থেকে আসছে ডাইনেরটা সেন্সর পেয়ে আসছে নাকি বামের সেন্সর দিয়ে আসছে সেটা ডিটেক্ট করে যখন সেন্সর দুটো সিগনাল আমার প্রসেসরে আসলো সেন্সর পাস করলে আমার গেটটা অটোমেটিক পড়ে যাবে সো গেট কন্ট্রোলের জন্য আমরা একটা সার্ভো ইউজ করছি যেটার model S nine zero S G nine zero এটা একটা সার্ভো মোটর এর দুইটা পজিটিভ নেগেটিভ তার আছে একটা সিগন্যাল তার আছে এই সিগন্যাল তার দিয়ে প্রসেসর থেকে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে সেটা ডিফাইন করে দেওয়া আছে সো আমাদের যে কোনো একটা সেন্সর লেফট হোক বা রাইট হোক পেলে সার প্রসেসর থেকে সিগন্যাল চলে যায় লেফট থেকে হোক রাইট থেকে হোক ঠিক সেম প্রসেসটাই আমরা সবসময় ফলো করবো আমার কোডিংটা এবং এখানে আরেকটা ফিচার এই হলো জিপিএস নিউ সিক্স মডিউল এ তার অ্যান্টেনা এটা হলো জিপিএস মডিউল এটা আর্ডিনোর সাথে প্রসেসরের সাথে কমিউনিকেট করা আছে আমরা এখানে সব কিছু ডেটা প্রসেসিং করার জন্য একটা আর্ডিনো ব্যবহার করেছি যেটার নাম হলো আর্ডিনো প্রো মিনি তো এর অনেকগুলো ইনপুট আউটপুট পিন আছে কয়টা আছে গুগল গাইডটা আর্ডিনো প্রো মিনির ফিচার ওখান থেকে জানিয়ে নিবা বইতেও আছে জিপিএস তার কোনটা কি সব বইতে আছে আগেও বলছে সো এরা কমিউনিকেট করা আছে তো জিপিএস থেকে যে লোকেশনটা পাবে সেই লোকেশনটা আমার এখানে আসবে এবং আমার ডিসপ্লেতে প্রাথমিক অবস্থায় আমাদের এই প্রজেক্টটা করা অবস্থায় আমরা কয়েকটা ফিচার নিয়ে কাজ করার চেষ্টা করেছি তাই আমরা শুধুমাত্র এখানে ল্যাটিচিউড এবং লংগিচিউডের যে ভ্যালুটা সেটা আমরা ডিসপ্লেতে সংক্ষিপ্ত পরিসরে শো করেছি তো শো করার পরে আমরা আমাদের ইউনিভার্সিটির যে ল্যাটিচিউড লংগিচিউড সেটা যদি আমার এই শো করা ল্যাটিচিউড লংগিচিউডের কাছে ম্যাচ করে তাহলে আমার ডিসপ্লেতে এখানে অপশন হবে যে this is my Green University location অথবা গ্রিন ইউনিভার্সিটি লেখা আসবে এই ফিচারটা আমাদের এখানে অ্যাড করা আছে এটা একটা এলসিডি এই এলসিডিটা আর্ডিনোর সাথে কমিউনিকেট করা আছে তো আর্ডিনো থেকে যেই মেসেজটা যেই কন্ডিশনে যেই মেসেজটা শো করার কথা সেই কন্ডিশনে সেই মেসেজটা আমার এলসিডিতে শো করবে এবং গেট ওপেন না ক্লোজ সেই কন্ডিশনটাও শো করবে এবং জিপিএসের ল্যাটিটিউড লঙ্গিটিউড তাহলে এই গেল আমার প্রসেসর জিপিএস এলসিডির নামটা কি ফুল নাম এলসিডি এটা হলো 16 ইনটু 2 ক্যারেক্টারের এটা একটা লিকুইড ক্যারেক্টার ডিসপ্লে বলা হয় তো এটা 16 ইনটু 2 আসলে এখানে এই কাজটা ঘটবে এই পাশে ষোলোটা অক্ষর এটার একটা বাধ্যবাধকতা যেটা হলো ষোলোটা দুইটা লাইনের মধ্যে লেখা শো করা যাবে তাই এটা সিক্সটি ইন্টু টু এখানে সিক্সটি ইন্টু ফোর আছে আর অনেক বড় ধরনের বিভিন্ন ধরনের ক্যাটাগরি ডিসপ্লে আছে মোবাইলের ডিসপ্লে চাইলে ইউজ করা যায় অনেক ধরনের ডিসপ্লে আছে তো এই হলো ডিসপ্লে বর্ণনা গেল তাহলে এই তিনটা পার্ট গেল সার্ভো গেল তাহলে সার্ভোতে এখানে কী করা হয় অ্যাঙ্গেল ভিত্তিক সিগন্যাল দেওয়া দেওয়া হয় জিরো অ্যাঙ্গেলে এক ধরনের সিগন্যালের রেসপেক্ট হবে এটা কি হবে এখন জানার দরকার নাই বা ইন্টারনেট ঘাটে যদি কিছু জানতে পারো সার্ভোর একটা ছোট্ট শর্ট ভিডিও সার্ভো কেমনে কাজ করে কী হয় পাঁচ মিনিট একটা ভিডিও দেখে নিলে একদম ইজি ক্লিয়ার ধারণা হয়ে গেল সে এখানে সিগন্যাল দিয়েছে কত ডিগ্রি অ্যাঙ্গেল সার্ভো হ্যাঁ গেল এই টোটাল সিস্টেমটা চালানোর জন্য আমরা এখানে একটা লিথিয়াম পলিমার ব্যবহার করেছি এই হলো লিথিয়াম পলিমারের চার্জিং মডিউল এ তার চার্জিং ওভার চার্জিং সব কিছু কন্ট্রোল করে এই পোর্টের মাধ্যমে আমরা ব্যাটারি থেকে যে কোনো ফাইভ ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে আমরা চার্জ করে নিতে পারবো তো এই পয়েন্টটাতে যদি আমরা কোনো একটা সোলার সিস্টেম লাগাই তো আমার চার্জিং ওভার চার্জিং সব কিছু কন্ট্রোল করে এই পোর্টের মাধ্যমে আমরা ব্যাটারি থেকে যে কোনো ফাইভ ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে আমরা চার্জ করে নিতে পারবো সো এই পয়েন্টটাতে যদি আমরা কোনো একটা সোলার সিস্টেম লাগাই তো আমার এই সিস্টেমটা ব্যাটারি এবং ব্যাটারির অনুপস্থিতিতে সোলার দিয়ে চলবে ঠিক আছে এক্সট্রা ফিচার অ্যাড করে দিলে একটা চাপা মাইরা দিলাম ঠিক আছে চলবে তো সোলার লাগাতে গেলে আমার এখানে সোলার চার্জ কন্ট্রোলার এবং জাস্ট এই দুই পয়েন্টে সোলারটা লাগাই দিলেই এই সিস্টেমটা এখন সোলার কন্ট্রোল হবে সো কোনো একটা রেলওয়ের গেটে যদি এই সিস্টেমটা থাকে সেখানে বিদ্যুৎ কানেকশনের প্রয়োজন হবে না সেখানে আমার টোটাল এই সিস্টেমটা প্রতিটা গেট এক একটা গেট এক একটা রুরাল এরিয়ায় এই রেলের গেটগুলো ওখানে হয়তো বিদ্যুৎ লাইন নাও থাকতে পারে সো আমার সিস্টেমটা সেখানে সোলার দিয়ে চলবে তো এই টোটাল সিস্টেমটা পাওয়ার আপ করার জন্য three point seven volt battery ব্যবহার করেছি কিন্তু আমার এক একটা কম্পোনেন্ট এক এক রকম ভোল্টেজে চলে এ ফাইভ ভোল্টে চলে এ ফাইভ ভোল্টে চলে ফাইভ চলে এ ফাইভ এ আবার থ্রি ভোল্টে চলে এর কিছু আছে থ্রি ভোল্টে চলে তো আমরা এখানে আগে ইন্টারনেট ব্যবহার করতে চাইছিলাম থ্রি চলে আপাতত করে দিয়েছি তো এই ব্যাটারি চার্জিং কন্ট্রোল করে দেয় ফোর জিরো ফাইভ সিক্স এই নাম এটা ব্যাটারি ভোল্টেজটা আউটপুটে দিবে তো যেহেতু battery voltage three point seven বা আপ ডাউন করে তো আমার টোটাল সার্কিট চালানোর জন্য একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দরকার যেটা সবসময় ফাইভ ভোল্ট ব্যাটারি চার্জ কমছে বাড়ছে হিসাব রাখার দরকার না এমন একটা ডিভাইস দরকার সেই ডিভাইসটা হলো বুস্টার মডেল যেটা হলো ইনপুটে কম ভোল্টেজ থাকলে আউটপুট সবসময় ফাইভ ভোল্ট থাকবে এটা হলো বুস্টার মডেল মানে স্টেবিলাইজার যে জন্য ব্যবহার করা হয় এই জিনিসটাই ঠিক সেই কারণেই ব্যবহার করা হয়েছে আমার ব্যাটারি চার্জ কমবে বাড়বে তো এইগুলো কমলে বাড়লে এগুলার স্পিড কমবে পারবে এক একটা এক এক রকম ফাংশন উল্টাপাল্টা করবে তো আমরা এটাকে ফিক্সড করার জন্য ফাইভ ভোল্টের একটা মডিউল বুস্টার মডিউল ব্যবহার করছি যে টোটাল সার্কিট এবং টোটাল অ্যাক্সেসরিজ এবং টোটাল সেন্সর সব কিছুতে পাঁচ ভোল্ট সাপ্লাই দেয় তাহলে সাপ্লাই কারসার এটাকে আমরা একটা পিস ভ্যারো বোর্ডে ইমপ্লিমেন্ট করেছি আমরা এখানে অনেকভাবে কানেক্ট করেছি কানেক্টরগুলো দিয়ে এই যে কিছু এলইডি লাগাইছি জিপিএস অ্যান্টেনা আমাদের জিপিএসটা এটা একটা লো বাজেট জিপিএস সো এটা রিয়েল ইমপ্লিমেন্টেড গুলো অবশ্যই এর থেকে ডিফারেন্ট আমাদের জিপিএসটার ড্রব্যাক এটা ড্রব্যাক গুলো আমরা আমাদের জিপিএসটা বাজেট কত নিয়েছি স্যার জিজ্ঞাসা করে রকম হতে ও কইবে সাড়ে সাতশো একখান কই দিবা ওকে একখান মনে যায় মডেলের নাম 6 সিক্স 6 সিক্সের অনেকগুলো ভার্সন আছে এই ফেক আছে চাইনা আছে একটা একে খালি যাবি কাজ করে 6 সিক্স 6 সিক্সের অনেকগুলো ভার্সন আছে এই ফেক আছে চাইনা আছে একটা একে খালি জমি কাজ করে এটা একটা হল সেন্সর এটা জিপিএস এর অ্যান্টেনা ভাই এটা কি এটা জিপিএস ক্যাপাসিটর এটা টিপি 4056 এটা ব্যাটারি এটা আমাদের টোটাল সার্কিটে পাওয়ার কন্ট্রোলের জন্য সুইচ অন অফ করার সুইচ এটা booster module Arduino pro mini Arduino pro mini এটা একটা ক্যাপাসিটর ভোল্টেজকে ফিক্সড করার জন্য এবং ডিসির নয়েজগুলোকে রিডিউস করার জন্য এটা একটা ক্যাপাসিটর এখানে কিছু রেজিস্টার আছে সিগন্যালিং লাইনটাকে ভোল্টেজ হালকা কম বেশি করানোর জন্য কম করার জন্য এখানে এলসিডি ডিসপ্লে আছে সার্কোমোটর এলইডি ঠিক আছে আর কাজ হলো এখান থেকে যখন ট্রেন যাবে ম্যাগনেট পাবে সিগন্যাল পিনে ফাইভ ভোল্ট আসবে যখন ম্যাগনেট পাবে রেলটা চালালাম রেলটা ছেড়ে দিলাম যে কোনো একটা আউটার পয়েন্ট থেকে সুইচ দিলাম যে ওপেন আছে একটা রিসেট নিয়ে নিলাম যে কোনো কাজ দ্বিতীয় কোনো কাজ শুরু করার আগে রিসেট এখানে আমাদের ইউনিভার্সিটির নাম প্রজেক্ট এই যে গেট ওপেন জিপিএসের location not available GPS connected আছে বাট ঘরের ভিতরে থাকার কারণে লোকেশন নট অ্যাভেলেবেল সো এই যে আসলো এই যে প্রথমে ক্লোজ হলো আরেকটা সেন্সর পাইল উঠলো আবার সেকেন্ড এই যে ক্লোজ হলো আবার সেন্সর পাইল উঠলো সমস্যা হইল রিসেট মারে দিলাম ঠিক আছে পরে এই যে রিসেট মারার পরে এই যে এটা খুলে ফেললাম হ্যাঁ এটাকে অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে রিসেট মারলাম ওকে বসে থাকলাম এটা যখন তখন উল্টা পাল্টা ডিরেকশনে যখন চলে যাবে গেট ওপেন সো এই যে গেট ওপেন এই কন্যা করে লাগা দিলাম এবার দেখো ক্লোজ ঠিক আছে একজাক্ট পয়েন্টে বা ক্লোজ থাকা অবস্থা কোনো কারণে এই যে এটি এটা দিয়ে হাত দিয়ে চাল এই যে গেট ওপেন এই যে ক্লোজ তাহলে এই ক্লোজ থাকা অবস্থায় এই যে ক্লোজ হয়েছে না হয় এই অবস্থায় লাগাইবা এই যে ম্যাচ করে ঠিক আছে কেমনে লাগাইবা ক্লোজ আছে তো ক্লোজের অ্যাঙ্গেল ম্যাচ করে লাগাবে এটা তো ফিক্সড এখন যদি তুমি এমনি লাগাই দাও এটা তো অমনি বুঝবো